গড়িয়া পঞ্চদুর্গা প্রত্যেকবারের মতোই নিজের প্যান্ডেলের সাজসজ্জা এবং লাইটিংকে তুলে ধরেছে খুবই সুন্দর আলোকসজ্জায় আলোকিত এবছরের গড়িয়া পঞ্চদুর্গা এরকম দুর্গাপূজার ভিডিওস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন